তো আজকে সার্চ দিলাম ফ্রি ফায়ার লেখা দেখি কোন গেমটা আয় ওই গেমটা আজকে খেলবো তো পাইছি একটা গেম কাবার ফায়ার শুটার গেমস একশো মিলিয়নের প্লাস ডাউনলোড বা বা বা বা cover fire fun shooter games download হইতাছে তো ইনস্টল অ্যাসনে পেলে দিয়া দেখি কাবার ফায়ার গেমটা খেলতে হবে গেমটার সাথে ফ্রি ফায়ারের কোনো মিল নাই তা কাবারে থেকে শুধু ফায়ার করতে হয় গেমটার এতটুকুই বৈশিষ্ট্য এই গেমটার একটা জিনিস খারাপ লাগছে তা আপনাদেরকে সামনে বলবো কি কারণটা খারাপ লাগে এই গেমটার ভিত্তে সব গানই পাইবেন যেমন দেখতে নিস স্নাইপার ফ্রি ফায়ারের ভিতরে যে গানটি নাই ওই গানটাও পাওয়া যাবেন গ্যানেট বোমা যা চাইবেন তাই পাইবেন সমস্যা নেই এই গেমটার বৈশিষ্ট্য হয়েছে এত নেই কিন্তু কাবারে থেকে আপনার শট গুলি করতে হইব এতটুকু তো গেমটার কোন জিনিসটা খারাপ লাগছে পয়েন্টে হ্যাঁ পড়ছি গেমটার পয়েন্ট হয়েছে এটা আপনার নাইনটি নাইন টাকা সেভেন্টি পার্সেন্ট অফ এখন এটা দেখেন সত্তর টাকা পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকা দুই হাজার টাকা আটত্রিশশো টাকা ছয় হাজার ছয়শো টাকা মানে পুরাই জনগণরে কীভাবে লুইটা খাইব ওই দান্দায় আছে আপনার এত ডাকাতি করে না যে এই গেমটার ভিতরে টাকা দিয়ে হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা হাই রে মানুষ দেখেন এটা তেরোশো টাকার অ্যাড একটা ইজি গেম শর্ট করবেন যারা ফ্রি ফায়ার খেলছেন তাদের হাতে আসার কথা একেবারে সহজ মানে পোলাপাইতের টাইপের খেলা কিন্তু এটার ভিতরে টাকা বেশি ঢালতে হয় দেখেন আরেকটা অ্যাড দিছে এটার ভিতরেই টাকার মামলাই এই আগের অ্যাডই বারবার একই অ্যাড দিবে আপনার সামনে আপনার নিতে বাধ্য হতে হবে এক কথা ছয় হাজার পঞ্চাশ টাকা দেখেন কি টাকা দিটা করছে এই সব শেষে এক একটা কথাই বলবো যে আমরা গেম খেলে সময় নষ্ট করি এবং টাইম ইম্পর্টেন্ট টাইম নষ্ট করি তারপরও তাদের হয় না তারপরে কি লাগলো টাকার পিছিয়ে লাগলো যে টাকা দিতেই হবে বারবার অ্যাড দেখাইছে বা এইসব গেম খেলার দরকারই নেই ফাউল একটা গেম হ্যাঁ আবার আপনার টাকা নিবে ছ হাজার ছয়শো টাকা পর্যন্ত দিছে একটা মানুষ কাজ করে কয় টাকা Subscribe for watching video. Subscribe my YouTube channel.